সালা সালা পৃথিবীতে মায়ের মতো আপনে কেউ হবে না পৃথিবীতে মায়ের মতন আপনে কেউ হবে না তোমরা কোনো দিন মাঝির মনেতে কষ্ট দিও নাই তোমরা কোনো দিন মাঝির মনেতে কষ্ট দিও নাই কত পাপিয়া সে যে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই এমন আছে পাপি যে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই মায়ের মনে কষ্ট দিলে কোদা যে সবে না ও মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ এসবে না তোমরা কোনো দিন মাঝিরি মনেতে কষ্ট দিও নাই যদি গর্বে দেখি মা জননী দেখাই আছে তোমার আমার এ ধরনী ছোটকালে কথা কি তাদের মনে পড়েনি ছোটকালে কথা তাদের মনে কি পড়ে না তোমরা কোনদিন মাঝেরি মনেতে কষ্ট দিও না কতজন শাশুড়ি পেয়ে মাকে বলে যাই এমন ছেলে দুজাখানে কোনো শান্তি নাই সে কথা কি বন্ধু তোমার মনে কি পড়ে না ও কেমনে তুমি দিতে পারো মাকে যন্ত্রণা তোমরা কোনো দিন মাঝিরি মনেতে কষ্ট দিও নাই তোমরা কোনদিন মাঝিরি মনে দিও না হ্যাঁ?